হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নাসার ভয়েজার ওয়ান স্পেসক্রাফটটি সম্প্রতি ইন্টারটেলার স্পেসে একটি অদ্ভুত জিনিস ডিটেক্ট করেছে এটি ইন্টারটেলার স্পেসে মহাকাশ থেকে আসা একটি অদ্ভুত প্লাজমা ওয়েবকে রেকর্ড করেছে যেটিকে বিশ্লেষণ করলে অনেকটা হাম আওয়াজের মতো শোনায় এই ক্ষীণ মনোটন হাম শব্দটি পৃথিবী থেকে প্রায় বিশ কোটি বিলিয়ন কিলোমিটার দূরত্বে পাওয়া গিয়েছে ভয়েজার ওয়ান কি সেটা হয়তো আমরা সবাই জানি এটি হলো মানবসৃষ্ট এমন একটি যন্ত্র বা মহাকাশ যান যেটি পৃথিবী থেকে বর্তমানে সবচেয়ে দূরে অবস্থান করছে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এই স্পেস ক্রাফ্ট দুটি উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল যেটি একটি রেয়ার প্ল্যানেটের অ্যালাইনমেন্টারি সাহায্য নিয়ে নিজের গতিকে বাড়িয়েছিল যেই অ্যালাইনমেন্টটি একশো ছিয়াত্তর বছরে একবার করে ঘটে এই স্পেসক্রাফটটি আমাদের সৌরজগতের চারটি গ্যাস জাইন প্ল্যানেটকে সবচেয়ে কাছ থেকে এক্সপ্লোর করতে সাহায্য করেছে লঞ্চ করার প্রায় দেড় বছর পর উনিশশো সালে বয়জার অন স্পেসক্রাফটটি জুপিটারের কাছে পৌঁছায় যেটি জুপিটারের বিভিন্ন চাঁদের ছবি তুলে পৃথিবীতে পাঠায় এই স্পেসক্রাফটটি প্রতি ছিয়াশি সেকেন্ডে প্রায় একটি করে ছবি একশো ঘন্টা ধরে জুপিটারের চারদিক থেকে তুলেছিল যার সাহায্যে জুপিটারের একটি কালার টাইম ল্যাপস মুভি তৈরি করা যায় যেটি দ্বারা জুপিটারের দশটি রোটেশনকে চিত্রের সাহায্যে ধারণ করা যায় জুপিটারকে এক্সপ্লোর করার পর ২০ মাস পর ভয়েজার অন শনি গ্রহকে এক্সপ্লোর করার পথে চলে যায় এবং এটি শনি গ্রহকে ভ্রমণ করা সেকেন্ড স্পেসক্রাফট হিসেবে মর্যাদা লাভ করে এরপর নাসার বিজ্ঞানীরা স্যাটার্নের প্রধান উপগ্রহ টাইটানকে স্টাডি করার সিদ্ধান্ত নেয় এরপর স্পেসক্রাফটটি স্যাটার্নের গ্র্যাভিটিকে ইউজ করে গ্র্যাভিটেশনাল ফ্লেম শটের মাধ্যমে নিজের স্পিড বৃদ্ধি করে সোলার সিস্টেম থেকে বের হওয়ার জন্য উনিশশো সালে পৃথিবী থেকে চার বিলিয়ন মাইল দূর থেকে স্পেসক্রাফটটি পৃথিবীর এই পিকচারকে ক্র্যাশ করে যেটি প্লেল ব্লু ডট নামে পরিচিত এটি ভয়েজার অন দ্বারা ক্যাপচার করা one of the last picture ছিল এরপর এটি তার পাওয়ারকে সেভ করার জন্য তার ক্যামেরাকে শাট ডাউন করে দেয় দুই সালে প্রথম স্পেসক্রাফ্ট হিসেবে হিলিওসফেয়ারকে পার করে এবং ইন্টারটেলার স্পেসে প্রবেশ করে প্রায় সতেরো কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছুটে চলা ভয়েজার অন এখনও পৃথিবীতে ডেটা পাঠিয়ে চলেছে যেহেতু এটি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে তাই সেখানকার সংকেত পৃথিবীতে পৌঁছাতে প্রায় একুশ ঘন্টা সময় লাগে কিন্তু এই স্পেসক্রাফটটি সর্বশেষ আবিষ্কার আমাদের ডিপ স্পেস সম্পর্কিত ধারণা সম্পর্কে প্রশ্ন তোলে ভয়েজার ওয়ান ইন্টারটেলার স্পেসে একটি স্টেডি প্লাজমা ওয়েব সিগন্যাল পেয়েছে যার ফ্রিকোয়েন্সি খুবই লো যেটি হলো তিন কিলো হার্স প্লাজমা হলো ম্যাটারের চতুর্থ দশা যেটি ইউনিভার্সে বহুল পরিমাণে অবস্থিত একটি দশা স্টার বা তারারা হল প্লাজমার ম্যাগনেটাইট বল এটি হলো হট এবং আয়নাইজড গ্যাস যেটি ইলেকট্রন দ্বারা রচিত যে ইলেকট্রনগুলি আবার তাদের প্যারন অ্যাটমস থেকে দূরে সরে যায় ইলেকট্রনের মুভমেন্টের ফলে প্লাজমা থার্নালি এক্সাইটেডভাবে একটি অসিলেশনের দিকে বাড়ে যার ফলে প্লাজমা ওয়েভের সৃষ্টি হয় ভয়েজার স্পেসক্রাফ্ট ওয়েল ইকুইপড থাকার ফলে এটি ইন্টারটেলার স্পেসে প্লাজমা ওয়েভ ডিটেক্ট করতে সক্ষম দুই সাল থেকে ভয়েজার অন আটটি পৃথক প্লাজমা অসিলেশন ইভেন্টস ডিটেক্ট করেছে এগুলি মূলত ইলেকট্রনের মশালে অ্যাবিলিটিসের কারণে তৈরি হয় যেহেতু সেগুলি সূর্যের দ্বারা তৈরি হওয়া শক ওয়েবের সাথে ইন্টারঅ্যাক্ট করে এটি একটি সাধারণ ঘটনা কিন্তু দুই সালে এই স্পেসক্রাফটটি আরও একটু দুর্বল কিন্তু অবিরাম প্লাজমা ওয়েব ডিটেক্ট করা শুরু করে যেটি প্লাজমা অসিলেশন ইভেন্ট থেকে আলাদা তাই এটি কোনো সাধারণ ঘটনা নয় এই নতুন ডিটেক্ট সিগন্যালটি একটু অদ্ভুত কারণ এটি প্লাজমা অসিলেশন ইভেন্ট থেকে ন্যারোয়ার বা সংকীর্ণ অর্থাৎ এর তরঙ্গের দৈর্ঘ্য অনেক নিম্ন যেটি তিন কিলোহার্স ফ্রিকোয়েন্সিতে স্থির এই সিগন্যালটির ব্যাপারে আরও একটু অদ্ভুত ব্যাপার হলো এই সিগন্যালটি অবিরাম তিন বছর ধরে রেকর্ড হয়েছে যেটি ভয়েজার অন দ্বারা রেকর্ড হওয়া এখন পর্যন্ত দীর্ঘায়িত রেডিও ওয়েব সিগন্যাল এই তিন বছরের মধ্যে স্পেসক্রাফটটি প্রায় এক বিলিয়ন মাইলেরও বেশি ভ্রমণ করে ফেলেছে কিন্তু এই ক্ষীণ হাম শব্দটির কোনো প্রকার চেঞ্জ আসেনি এই ধরনের ভাইব্রেশন মেইনলি তৈরি হয় নক্ষত্রের যে কোনো করোনাল মার্কস ইজেকশনের অ্যাবসেন্সের কারণে জার্মানির বিজ্ঞানীরা এখনও ভয়েজার অনকে ব্যবহার করতে পারে প্লাজমা ওয়েবের এই ফ্রিকোয়েন্সিটিকে মেজার করতে যেখানে সূর্যের কোনো ইনফ্লুয়েন্স নেই এই সিগন্যালটির উপর গভীর বিশ্লেষণ আমাদের ইন্টারটেলার্স মিডিয়াম এবং সোলার উইন্ডোর ইন্টারাকশনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এর আগেও ভয়েজার ওয়ান দ্বারা ইলেকট্রন ইন্টেন্সিটির বৃদ্ধি ডিটেক্ট করা হয়েছিল লিওপজের আদার সাইটে তাই এই ডেন্সিটিটি কিভাবে চেঞ্জ হচ্ছে এটি জানার ফলে আমরা এটি জানতে পারবো যে এটি চেঞ্জ হওয়ার কারণটা আসলে কি কিন্তু অন্যদিকে আমাদের থেকে সবচেয়ে দূরের মহাকাশ স্পেসক্রাফট হলো ভয়েজার অন যেটি ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলছে এবং দুই সালের পর থেকে এটি হয়তো তার পাওয়ার সম্পূর্ণ হারিয়ে ফেলবে তবু স্টিল এই ডিটেকশনটি আমাদের মধ্যে আসা যাওয়ায় এটি যে কবছরই অ্যাক্টিভ থাকবে ভয়েজার ওয়ান গভীর মহাকাশে আমাদের অজানা রহস্যকে জানতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে পারেন ধন্যবাদ